হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিংস মাস্টার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা যারা পাই মাইনার আছেন আমার চ্যানেলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা একটু মনোযোগের সাথে আজকের ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত না হলে হয়তো আপনাদের জন্য বড় ধরনের কোনো ঝুঁকি থেকে যেতে পারে এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন হতে পারে যে আপনি একটা অনেক বড় বিপদের হাতে পড়া থেকে বেঁচে যেতে পারেন একটা বড় স্ক্যামের শিকার হওয়া থেকে বেঁচে যেতে পারেন এই জন্যে আমার চ্যানেলে এরকম ভিডিও আমি প্রায় নিয়ে আসি তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনটিতে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও পাবলিশড হলেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সেই সাথে যদি এই ভিডিওটা আপনার কোনো কাজে আসে সামান্য উপকারেও যদি আসে তাহলে বিনামূল্যে এটাতে কোনো পয়সা খরচ হবে না ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন তাহলে ইন্সপায়ার হবে এবং পরবর্তীতে চেষ্টা করবে এই ধরনের আরও ভিডিও তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টুইটার অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি এটা হচ্ছে এখানে দেখুন পাই নেটওয়ার্কস বানানটা একটু ভালো মতো আপনারা এখানে খেয়াল করবেন এটাকে আমি একটু পরে এক্সপ্লেন করব এই বানানটা N T W O R K S আপনারা জাস্ট এই এসটাকে মনে রাখবেন এসটাকে একটু মনে রাখবেন কেন মনে রাখতে বলছি এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো এসটাকে মনে রাখবেন এটা হচ্ছে একটা পাই সংক্রান্ত টুইটার হ্যান্ডেল পাই সংক্রান্ত বলছি এই কারণে সোজা কথায় বলতে গেলে এটা একটা স্ক্যাম অ্যাকাউন্ট এখানে অনেকগুলা নিউজ আছে যেগুলো আমাদেরকে ঝামেলায় ফেলতে পারে স্ক্যামের শিকার আমরা হতে পারি তার মধ্যে প্রথম যে টুইটটা এই এই টুইটার হ্যান্ডেলটা থেকে এসেছে সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক এখানে আপনারা দেখুন লিস্টিং অন প্যানকেক সোয়াপ তারা বলছে যে পাই নেটওয়ার্ক প্যানকেক সোয়াপে লিস্ট হয়েছে প্রথমত আমি বলে দিই এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা কারণ এটা একটু আপনারা নিচের দিকে পড়লেই বুঝতে পারবেন আপনারা যদি এখানে দেখেন buy Pi on PancakeSwap minimum zero point three five BNB আপনারা চিন্তা করতে পারছেন জিরো পয়েন্ট থ্রি ফাইভ বিএনবিতে কত ইউএসডি হবে একটা বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্টে যদি আপনি প্যানকেক সোয়াপে গিয়ে যদি এক্সচেঞ্জ করেন এবং আপনাকে যদি একটা ফেক টোকেন দেওয়া হয় অথবা কিছুই না দেওয়া হয় তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে এখানে নিচে তারা একটা লোভনীয় অফার রেখেছে বলছে get five BNB and two thousand USD instantly এটা কখনো পসিবল যে আপনি নিজেই একটু চিন্তা করলে যে আপনি একটা টোকেন সোয়াপ করবেন তার বিনিময়ে আপনাকে পাঁচটা বিএনবি দেওয়া হবে আর সাথে দুই হাজার বি ইউএসডি দেওয়া হবে এটা কি কোনোভাবে সম্ভব কোনো দিন ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি সো এখনও ঘটবে না নিঃসন্দেহে এটা একটা স্ক্যাম আপনারা একটু সতর্ক থাকবেন এখানে নিচে প্যানকেক সপের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এবং একটা টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে একটা কথা বলে নেওয়া উচিত একটা ভালো টোকেন যখন আসে মার্কেটে তখন তার কাছাকাছি নামে দুই একটা লেটার হয়তো চেঞ্জ করে নতুন নতুন টোকেন স্ক্যাম টোকেন চলে আসে যেমন এটা এখানে আমি আপনাদের প্রথমে বলেছিলাম এসটাকে স্মরণ রাখার জন্যে এসটাকে স্মরণ রাখার কথা বলেছিলাম এই জন্যে যে পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে এই এসটা নেই শুধু ওয়ার্ক পর্যন্ত আছে অর্থাৎ পাই নেটওয়ার্ক এখানে এসটাকে বাড়তি যোগ করে এবং পাই নেটওয়ার্কের ছবিগুলা ব্যবহার করে একটা টুইটার হ্যান্ডেল খোলা হয়েছে সেখান থেকে নানান ধরনের ঘোষণা দেওয়া হচ্ছে এখানে নিচে তারা আরও একটি লোভনীয় টুইট করেছে যেখানে লিখেছে Pi network air drop to lakhs dollar from five thousand participant এটা একটা লোভনীয় অফার আপনারা কেউ ভুলেও এই টুইটগুলো টুইট করবেন না অথবা রিটুইট করবেন না কারণ এইগুলোতে যদি আপনারা টুইট রিটুইট করেন এবং তারা ট্যাগ করতে বলেছে তিনজন ফ্রেন্ডকে আপনার সেই বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি এই ফাঁদে পা দেয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি নিজেও হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন এই আমি এটা এত নিশ্চিত হয়ে বলছি এই কারণে পাই বারবার ঘোষণা দিয়েছে আমাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল ছাড়া আমাদের আর কোনো টুইটার এবং তাদের রয়েছে আপনার ফেসবুক পেজ তাদের রয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্ট এই সবগুলোই ভেরিফাইড হ্যাঁ এই ছাড়া তাদের আর কোনো মাধ্যম নেই যেটাতে তারা ঘোষণা দিয়ে থাকে আর আপনি চিন্তা করুন যখন একটা প্রতিষ্ঠানের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে তখন কেন তারা আরেকটি আনভেরিফাইড অ্যাকাউন্ট খুলবে এবং সেখানে বিভিন্ন এই রকম উত্তেজনাকর ঘোষণা দেবে হ্যাঁ এটা কি মানে কি ধরনের ঘোষণা যে পাঁচটা বিএনবি আপনাকে দেওয়া হবে আপনি zero point three five BNB খরচ করে একটা টোকেনও পাবেন সেই সাথে সাথে আপনাকে আরও পাঁচটা বিএনবি দেওয়া হবে এটা কোনোভাবেই সম্ভব না আর যদি একটু পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আমরা যাই সেখানে এখানে আরও একটু পরিষ্কার হয়তো হয়ে যাবে একটু পরিষ্কার করার জন্য আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই পাই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এখানে দেখুন টুইটার থেকে ব্লু ব্যাজ দেওয়া হয়েছে পাইকে এবং সেই সাথে আমি যেটা একটু আগে বলছিলাম এখানে এসটা মিসিং এখানে শুধু পাই নেটওয়ার্ক লেখা রয়েছে এখান থেকে আপনারা আপনারা পরিষ্কার হয়ে যেতে পারবেন যে আসলে যেটা দেখছি আমরা যে প্যানকেক সোয়াপ লিস্টেড হয়েছে সেখান থেকে সোয়াপ করা যাচ্ছে বাই বাই করা যাচ্ছে এটা নিঃসন্দেহে একটা মানে বড় ধরনের ভুল এবং প্যানকেক সোয়াপ থেকে যেটা সোয়াপ করা যায় সেটার মিনিমাম অ্যাকাউন্ট মিনিমাম কোনো অ্যামাউন্ট এইভাবে দেওয়া থাকে না তারা মিনিমাম অ্যামাউন্ট ঠিক করে দিয়েছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ খুবই খুবই খুবই বড় একটা অ্যামাউন্ট তাই আপনারা ভুল করে এ পা দিবেন না আপনারা পাই টুইটার হ্যান্ডেল যদি ফলো করতেই চান এই ব্লু ব্যাসটা দেখে ব্লু টিকটা দেখে আপনারা হচ্ছে পাই টুইটার হ্যান্ডেল ফলো করতে পারেন সেখানে আপনারা সঠিক খবরটা পেয়ে যাবেন পাই কখন কি নিউজ দিচ্ছে কখন কি অ্যানাউন্সমেন্ট দিচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও সাবধান থাকবেন ক্রিপ্টো মার্কেটে স্ক্যামারের কোনো অভাব নেই এবং যদি সম্ভব হয় ওই আমি যে পাই নেটওয়ার্কস লেখা যে টুইটার হ্যান্ডেলটা দেখালাম সেটাকে আপনারা সবাই রিপোর্ট করুন সেটা বন্ধ হয়ে যাক যেন কেউ এ ফাঁদে না পড়ে কারণ সেখানে অনেক বড় ধরনের একটা স্ক্যামের চিন্তাভাবনা করা হচ্ছে সাবধান থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে